অনেক বিক্রেতা আসতেছে ফুল কিনতে আমরা অনেক ভালো উপভোগ করতেছি সবাই আমাকে এটা উপভোগ করতেছে আমাদের অনেক ভালো লাগতেছে যে আমি এই পিঠা উৎসবে অংশগ্রহণ করছি পিঠা বানিয়েছি এবং এই স্টলের ইলেভেন বি সেকশনের একটা আয়োজক এই স্টল মানে আয়োজনটা দিছে এটা অনেক উপভোগ্যকর এবং আমার কাছে অনেক ভালো লাগছে ভালোই বিক্রি হচ্ছে এবং পুরো পুরো কলেজে সবাই এটা এনজয় করতেছে শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত আছেন আবুল কাশেম জনাব আবুল কাশেম সহযোগী অধ্যাপক সরকারি সিটি কলেজ উপস্থিত রয়েছেন আমার খুব কাছেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা বশিরুল আলম আনোয়ার সাবেক জেলা কালচারাল অফিসার কুমিল্লা উপস্থিত রয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব মাহবুবুর রহমান মঞ্চে আছেন আমাদের কলেজ গভর্নিং বডির কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব নার্গিজ আফরোজ এবং উপস্থিত রয়েছেন আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফুর নাহার লাকি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিশেষ করে খায়রুল আহসান মানিক ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমরা আপনি একটু আসতে আসেন আমাদের মঞ্চে মানিক ভাইকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি Baishakhi TV Zee TV Magna টিভির প্রতিনিধিদেরকেও আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা স্বাগত জানাই এখন আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রত্যাশা করছি প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের অভিভাবক একজন সম্মানিত অভিভাবক কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুব রহমানকে রহমান রহিম বসন্ত উপলক্ষে কুমিল্লা সরকারি শিক্ষা বোর্ড মডেল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু এবং অভিভাবকবৃন্দু উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দু আসসালামু আলাইকুম আমি আজকে কাউন্সিলার নয় অভিভাবক হিসাবে খুব আনন্দিত যে আমার মেয়ে এমন একটা কলেজে লেখাপড়া করতেছেন যে বাংলাদেশের সকল জাতীয় অনুষ্ঠানগুলা উক্ত কলেজ প্রাণের উচ্ছ্বাসে একে অন্যের সাথে মিলিয়ে আজকের এই বসন্তের উৎসবে একাকার হব সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি শুভেচ্ছা এই মডেল কলেজকে বসন্তরাজ সেই ঋতুরাজ বসন্তের আগমনে আজকের যে দিনব্যাপী বসন্ত উৎসব ও পিঠা মেলার আয়োজনে কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের এই আয়োজনের মুখের অনেক আনন্দের আমাদের জন্য অনেক পাওয়ার আমাদের সন্তানের এগিয়ে যাক শিক্ষা কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল এগিয়ে যাক এবং আমাদের বাঙালির যে ঐতিহ্য এই ঐতিহ্য বসন্ত উৎসব ও ফিটা মেলা চিরঞ্জীব হোক এই এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি এবং এই অনুষ্ঠানের বসন্ত উৎসব ও ফিটা মেলা দুই হাজার পঁচিশ বঙ্গাব্দ এই এই অনুষ্ঠানের আজকের শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশের আজকে কুমিল্লা শিকাবট মডেল কলেজে পয়লা ফাল্গুন উপলক্ষে বসন্ত উৎসব উপলক্ষে এখানে পিঠার পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এখানে আমি আর আমরা এখানে একটা স্টল দিয়েছি এটা দিয়ে আমরা অনেক অত্যন্ত আনন্দিত এবং আমাদের স্টলে অনেক ভালোই বিক্রি হচ্ছে আশা করি আমাদের সবগুলো পিঠে বিক্রি হবে এবং আমরা এখানে সবাই মিলে অনেক আনন্দ করছি সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ফাল্গুনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে আয়োজিত এই পহেলা ফাল্গুনের অনুষ্ঠানে বসন্ত বরণকে সবাইকে শুভেচ্ছা আমি অনেক কৃতজ্ঞ আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে তিনি এমন একটা বড় অনুষ্ঠান আয়োজন করেছেন আজকে খুব খুশি লাগছে এসব কিছু করতে পারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জি প্রতি বছর এটা হয় অনুষ্ঠানটা হয় এটা অনেক পুরো বছরের সবচেয়ে বড় আয়োজন এবং সবচেয়ে ঘটা করে এই অনুষ্ঠানটাই হয় বসন্ত বরণের এটা আজকে পয়লা ফাল্গুনে সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমার স্টলের সবার পক্ষ থেকে আমাকে যারা হেল্প করছে এবং আমার পাশে আছো ধন্যবাদ জানিয়ে সবাইকে ভালোবাসা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ অধ্যক্ষ কুমিল্লা সরকারি সিটি কলেজ বিসমুল্লাহ রহমান এটা বাকি লিখে রাখো দিয়ে দিবেন ফুল দিলাম এটা ম্যাডাম ম্যাডাম প্রোগ্রাম দিলাম পিঠা স্টল পিঠা স্টল দিয়ে ম্যাডাম চলে আসো আর আছে